না বাড়া ওই সাইডে আর যাওয়া যাবে না একটু এপারে যাই Mm-hmm. একই কারবার হ্যালো হ্যাঁ বঙ্কেশ বঙ্কেশ বক্সি হ্যাঁ স্যার এখানে একটা খুন হয়ে গেছে A few moments later. খুনটা মনে হচ্ছে এখানে খুন হয়েছে ভিড় স্যার উঠুন উঠুন কিছু হয়নি তো আরে কামানিলে তোরা আগে যা পড়ে আরে ভাই এখানে এবার ভোগ যাও স্যার উপরে আসুন স্যার উপরে আসুন এই কামানির উপরে আমি এখানে খুঁজছি দাঁড়া মারা আমি পায়ের ছাপ চেক করছি এখানে স্যার এই দেখুন এটাই সেই লাশের কথা বলছিলেন হ্যাঁ স্যার এবার না পুরো সার্চ কাট তো পুরো হ্যাঁ, এটা আরে লাগা তুই কি চেক করছিস কিছু ডকুমেন্টস আছে কি চেক কর পয়সা চেক করছিস না হ্যাঁ। স্যার কিছু বুঝলেন দাঁড়া এই বাড়িটা একবার পুরোটা ঘুরে দেখতে হবে এ আতস কাজটা করতে বাড়িতে রেখে ওটা বাড়িতে রেখে আসার জিনিস একটা কাজও ঠিক মতো তোর দ্বারা হয় না যা গিয়ে নিয়ে আয় পুরো বাড়িটা আমরা দেখি তুমি তাহলে এখান থেকে পালাল এখানে এর ভূত উঠেছিল স্যার এর ভূত উঠেছিল স্যার আরে লেবড়া এই যুগে কি ভূতের ভয় স্যার আপনি জানেন না উঠেছিল ভূত আরে যত সব এই ঘরে কটা রুম আছে নিচে পাঁচ ছটা হবে চলো ঘুরে গিয়ে দেখি লে